প্রস্তুত থাকতে হবে সবসময় মৃত্যুর বাথরুমে স্মরণ করতে হবে পাপের কাছে করে নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে গ্রহণ করুন সবাই বলে আমি কত পড়েছিলাম

never, never, never.